ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গমের চাষ করা হয়েছে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই গমের চাষ করা হয়েছে বর্তমানে এই স্কুলের শিক্ষার্থী একশো বিরানব্বই আমরা এখানে যদি খেলতে পারতাম এখানে গম লাগাতে না পারতাম আমরা গম লাগাতে তাকে আমি খেলতে পারি না গম লাগাই না আর খেলতে পারি এখন গম ক্ষেত লাগানো হয়েছে এখন আর খেতে খেলতে পারি না সরেজমিনে দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বিদ্যালয় ভবনের বারান্দা ঘেঁষে শুরু হওয়া বেশ বড় বড় গমের চারায় পূর্ণ সীমানা প্রাচীরের ভেতরের মাঠটি দেখলে মনে হবে কোনো আবাদি জমি পশ্চিম পাশে থাকা শহীদ মিনার ঘেঁষেই স্বল্প জায়গা রাখা হয়েছে ভবনের প্রবেশের জন্য গমকে তাতে মালিকানা কিনা স্কুলের সেটাও আমি জানি না কি বলবো আমি তো কোনো কিছুই জানি না জানি প্রধান শিক্ষক আমি না আমি তো দেখিনি তারপরেও মানে এখানে যেটা আছে দেখতেও একটু কেমন লাগতেছে এটা এক শিক্ষার্থীর বাবা হাসান আলী জানান শিক্ষা গ্রহণের পাশাপাশি বিদ্যালয়ে যদি বিনোদনের ব্যবস্থা থাকে তাহলে শিশুরা উৎসাহিত হয় কিন্তু এখানে সহপাঠীদের সঙ্গে খেলার মাঠটুকুও নেই এ কারণে আমার সন্তান সহ এলাকার অনেক শিশুই এখন স্কুলে যেতে চায় না জানা গেছে উনিশশো সালে শিক্ষানুরাগী খাস মোহাম্মদ ও তার তিন ভাই মিলে হরিণমারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দশমিক তিন একর জমি দান করে তবে সম্প্রতি দাতাদের উত্তর সুরিয়া গ্রামের চাষাবাদ করা স্কুল মাঠের অংশটুকু নিজেদের বলে দাবি করেন তাই জমি দখলে রাখার জন্যই সেখানে চাষ শুরু করেছেন তারা স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন স্কুলের জমি নিয়ে কিছু ঝামেলা আছে এই অংশের দাবিদাররা এখানে আবাদ করেছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আমার ওই যে সামনে একটা জমি কিছু ব্যক্তি দাবি করতেছে এবং ব্যক্তি মালিকানায় আছে এটা ক্ষেত লাগাইছে আমি মৌখিকভাবে এটা বলছি এবং এটা প্রসেসিংয়ে আছে এই সম্ভবত সামনে এটা সমাধান একটা কিছু হয়ে যাবে